আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আজকে এমন একটা ফোনে নিয়ে কথা বলবো দা দেশে আলোচিত মহাশ্রিত সনমতন্য মাহফুজ স্যার দাঁড়িয়ে দাঁড়িয়ে গান গাইলেন আর মেয়েটি গানের তালে তালে বিয়ে মার বুড়ি কমাচ্ছিল লাভ কার হলো স্যার স্যার একটা কথা স্যার একটা কথা বলি আপনি কি তার বাসু হন একবারও জন্য হাত ধরলেন না আপনি সালা বোকা চোদা ভেবেছিলে তুমি অনেক বোকা আমি বোকা না আসলে আপনি একজন বোকা চোদা আচ্ছা এখন বলি মেয়েটাকে ব্যাকগ্রাউন্ড এনে প্রমাণ করে দিছেন দু সালে দর্শক এগুলো দেখবে আপনি আসলে আসলে একজন বোকা চোদা সালা বোকা চোদা বাইরে খুব বৃষ্টি হচ্ছে প্রিয় মানুষটা গান শুনে হেডফোন লাগিয়ে ছাদে উঠলাম আত্মহত্যা মাফাব নাহলে আমি আত্মহত্যা করে উঠতাম প্রিয় মাহফুসার গান রে ভাই আন্না রে গত দুদিন ধরে আমার পাতলা পায়খানা জ্বালা আমি শান্তি পেতেছি না দিনে দশ বারোবার আমার পাতলা পায়খানা করতেছি খালি প্যাট মোচাচ্ছে আর মোচাচ্ছে খালি প্যাট মোচাচ্ছে আর মোচাচ্ছে প্যাট মোচাচ্ছে আর মোচাচ্ছে সারাদিন পাতলা পায়খানা যখন বললো মাহমুদ স্যারের গান শুনি আমি লগে লগে মাহমুদ গানটা বেল কানে হেডফোন দিয়ে পায়খানা করতেছি তখন আমার আস্রাব শীতল হয়ে শরীরে একটা আমি বা বলছে পাতলা না আস্রাব বন্ধ হয়ে গেছে ধন্যবাদ আপনাকে স্যার আর কোমর কোমর অনেক ব্যথা ছিল পাশে ল্যাংড়া মাছটা লাফানো দেখে আমি একটা লাফাইছি এমন করে আশরাফ কোমরটা শীতল হয়ে গেছে কি যে ভালো লাগতেছে স্যার ধন্যবাদ এরকম একটা বিনোদন দেওয়ার জন্য আপনাকে এই ঈদে এরকম বিনোদন পাবো আর এরকম আসলে আপনি একজন ডাক্তার প্রক্রিয়া ডাক্তার হলে আপনাকে বলুন আপনি প্রক্রিয়া ডাক্তার যে দেখাত পেটের ব্যথা ছিল পাতলা পায়খানা জ্বালা আমি শান্তি পাই নাই সে দেখার আপনার গান শুনে আমার পাতলা পায়খানা পেটের ব্যথা কোমরও ব্যথা সব চলে গেছে আসলে আপনি ফকরির ডাক্তার আর আমি আপনার বড় ফ্যান্স স্যার ধন্যবাদ আমার টাকাগুলো পাইছি ধন্যবাদ আপনাকে আমার মতো অনেক বাংলাদেশে আছে আপনার গান শুনি কোমর ব্যথা হাড়ের ব্যথা বুকে ব্যথা ফেডার ব্যথা পাতলা পায়খানার ব্যথা স একদম ক্লিয়ার সুস্থ করে দিয়েছে ধন্যবাদ আপনাকে আবার আমি আপনার বড় ফ্যান আর পাশে ল্যাংরা মাছটা যেভাবে লাফাইতেছে আমারও লাফাইতে ইচ্ছে এই লাফানি কোমরে ব্যথাটা অস্ত্রাপ ডানে একবার বামে একবার টানে একবার বামে একটা করে নে কোমরের ব্যথাটা কমে গেছে ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ ভেবেছিলে তুমি অনেক বোকা আমি বোকা চোদা না সালা বোকা চোদা হ্যাঁ অনেক রোজ করলাম অসচে একটা কথা বলো না বলে নয় হিরো আলমের সাথে আপনার কোনো তাফাত নেই আপনার নাই কোনো কণ্ঠ নাই কোনো সুর শুধু গান গাচ্ছেন আপনি গানকে অপমান করতেছেন আর মানুষের কাছে হাসি পাত্র হচ্ছেন আপনি কেন আপনি এত কিছু থাকতে কেন নিজের সম্মান আত্মসম্মানকে নষ্ট করতেছেন আপনি আপনি কি দেখছিলেন আপনার গান গেয়েছেন ফেসবুকে গানে কমেন্টে গিয়ে আপনাকে কত মানুষ কত রকমের রুজ করতেছে হাস্যপাত্র করতেছে আসলে আপনি এগুলো দেখেন না দেখেন না আপনি দেখেন না এগুলা দেখে আমার খুব মেজাজ গরম গেছে কি আর বলবো আপনাদের তো টাকা আছে বসে আছে আনন্দ ফুর্তি করতেছে তাই আর কি আসলে আপনি বিভাগকে জাগ্রত করেন আর ভালো কিছু দেন আর আপনি আসলে গান যারা গান গায় তাদেরকে অপমান করতেছেন আপনি কোনো আছে সুর না আছে কণ্ঠ টাকা থাকলে তো সব কিছু হয় না রে ভাই টাকা থাকলে সব কিছু হয় না টাকা থাকলে সব কিছু হইতো তাহলে অনেক কিছু মনে হইতো আসলে কি আর বলতাম আসলে উনি কি আর উনি আসলে বোকা চোদা আসলে বোকা চোদা মানুষ আত্মা আছে সমস্যা নাই আমার গান আমার চ্যানেলে ভাইরাল করতেছি মানুষ দেখের কতটা হাসি পাত্র হচ্ছেন আপনি আপনি নিজেকে কখনো বিবেক দিয়ে জাগ্রত করে দেখছিলেন হ্যাঁ রে মানুষকে আমাকে আসলে কি শিল্পী হিসেবে যোগ্যতা অর্জন দিছে নাকি হাসি পাত্র হিসেবে গ্রহণযোগ্যতা করছে আমাকে আসলে কি আর বলতাম কি আর বলতাম যে যেরকম চলে আর কি যে যেরকম চলে চলুক তার মতন করে আমরা রোজ করে ছাড়বো রোজ করুক আমি তো ভেবেছিলাম তুমি অনেক বোকা আসলে আমি ততটা বোকা চোদা না বাই ধন্যবাদ আসসালামু আলাইকুম আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন নতুন এই পাগলদের নিয়ে আমি ভিডিও আপলোড দিব আশা করি কমেন্টের মাধ্যমে আমার ভুল ত্রুটিগুলো তুলে ধরবে আসলে প্রথম ভিডিও দেখি রুজটা কেমন হয় যদি ভালো হয় অবশ্যই কন্টিনিউ করা আশাবাদ চালিয়ে যাব আমার চ্যানেলের নাম হলে বাংলা মিক্সের চ্যানেল আর আমার একটা পেজ আছে আয় কিনতাম অবশ্যই আমার সাবস্ক্রাইব করে রাখবেন লাইক দিবেন কমেন্ট দিবেন আর ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিকে মাফ করে দিবেন আর শুদ্ধ দিবেন যে এগুলো আমরা ভুল হয়েছে ধন্যবাদ আপনাদেরকে আমার এই ভিডিওতে দেখার জন্য আর অবশ্যই আমার ভিডিওতে অবশ্যই শেয়ার করে দিবেন আপনাদের ফ্যান সার্কেল যারা আছে তাদের মধ্যে ছিড়িয়ে দেবেন আর আমার ফ্রিজটার মধ্যে সুস্থ থাকবেন ঘরে বাইরেবেন না ঘরের মধ্যে থাকবেন আসসালামু আলাইকুম رحمة الله وبركاته